আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে পাল্টাপাল্টি হামলায় ভারতের নয় সেনাবাহিনী ও পাকিস্তানের সাতজন বেসামরিক নিহত হয়েছেন এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে নিয়ন্ত্রণ রেখায় ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের কমপক্ষে ছয় বেসামরিক এবং এক সেনা নিহত হয়েছেন পাক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে আজ জম্মু কাশ্মীরে ভারত নির্বিচার ও নির্মম হামলা চালিয়েছে রোববার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভারতের হামলায় আরও নয় বেসামরিক আহত হয়েছেন চলতি বছর নিয়ন্ত্রণ রেখায় ভারতের গোলাবর্ষণে একদিনে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তানে Inter Services Public Relations ISPR এক টুইট বার্তায় জানিয়েছেন ভারতের সঙ্গে সংঘর্ষে এক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন আইএসপিআর এর তরফ থেকে আরও জানানো হয়েছে সীমান্তের ঝুরা শাহকোট এবং নওশেরি সেক্টরে বিনা উস্কানিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনে জবাব দিয়েছে পাক সেনাবাহিনী এতে ভারতের নয় সেনা নিহত হয়েছেন এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন একই সঙ্গে ভারতের দুটি বাংকার ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে রোববার সকালের দিকে ভারত অধিকৃত কাশ্মীরের কুপওয়ারা সীমান্তে অস্ত্র বিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী গুলি চালালে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য ও এক বেসামরিক নিহত হয়ে এরপরেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের অন্তত চারটি আস্তানা ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী রোববার সকালের দিকে পাক অধিকৃত কাশ্মীরের তানধর সেক্টরের বিপরীত পাশে ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় ব্যাপক হতাহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে পাক অধিকৃত কাশ্মীরের নীলাম ঘাট উপত্যকায় সন্ত্রাসীদের ঘাঁটি ও চৌকিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী এতে পাক সেনাবাহিনীর চার থেকে পাঁচ সদস্য ও জঙ্গি গোষ্ঠী জৈশি মোহাম্মদ এবং লস্করি তৈয়বার অনেক সদস্য হতাহত হয়েছে বলে দাবি করা হয় গত পাঁচই আগস্ট ভারত সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় তারপর থেকেই সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ছে দুদেশের সেনাবাহিনী একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে দুই পক্ষের সংঘর্ষে দুই দেশের সেনাবাহিনী ছাড়াও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ